আমরা সবাই কম বেশি চাই যে সকলেই আমাদের প্রতি আকৃষ্ট হোক আমাদের কথা শুনুক আমাদের প্রশংসা করুক কিন্তু চাইলেই তো আর হয় না সঠিক আচরণগত জ্ঞান না থাকার ফলে অনেক সময় ঘটে যায় তার উল্টো অর্থাৎ অন্যরা আকৃষ্ট হবার বদলে হয়ে যায় বিরক্ত আর আপনি যদি এরকম কোনো ট্রিক্স বা অভ্যাসের কথা জানতে চান যার মাধ্যমে আপনার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে বা সামনের মানুষ আপনার কথা পছন্দ করবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অর্থাৎ আজকের ভিডিওতে আমরা এমন কিছু ট্রিক্স বা অভ্যাসের কথা আপনাদের সাথে শেয়ার করব যা আপনি যদি নিজের মধ্যে ফিট করে নিতে পারেন আর আপনার আশেপাশের মানুষদের সাথে এমন আচরণ করতে পারেন তাহলে নিশ্চয়ই সামনে থাকা ব্যক্তি আপনাকে তার পছন্দের মানুষের তালিকায় তুলে নেবে নাম্বার ওয়ান সামনের মানুষের কথা মন দিয়ে শুনুন আপনি যদি চান যে সামনের মানুষ আপনাকে পছন্দ করুক তাহলে আপনি প্রথমেই যে কাজটি করতে হবে আপনি তার কথা মন দিয়ে শুনতে হবে কারণ প্রত্যেকেই চায় তার কথা কেউ মন দিয়ে শুনুন আর এই সাইকোলজিটি যদি আপনার জানা থাকে তবে আপনি যে কারো ভরসার মানুষ ও প্রিয়জন হয়ে উঠতে পারেন কেউ কথা বললে তার বক্তব্যের বিষয়ে প্রতি আগ্রহ দেখান সেও মনের কথা বলতে পারে আপনার উপর ভরসা রাখতে শুরু করবে আপনি কি জানেন মানুষ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা শুরু করার আগেই অনেকটুকু সুস্থ হয়ে যায় কারণ ডাক্তার নিজের পছন্দের বিষয়ে বলতে থাকেন না রোগীর কথা সব শোনেন আপনিও হয়ে ওঠেন একজন আগ্রহী শ্রোতা এবং তারপর দেখুন যে কি ম্যাজিক হতে পারে নাম্বার টু সহমত পোষণ করুন কারো কথা শোনার সময় দেখবেন তার বক্তব্যের সঙ্গে সঙ্গে সে কিছু যুক্তি কারা করছে আপনার মনে হতেই পারে যে সেই যুক্তিগুলো সঠিক নয় কিন্তু আপনি যদি তাকে থামিয়ে দিয়ে বিরুদ্ধ মত পোষণ করেন তবে প্রথমেই তার বিরাগভাজন হয়ে উঠবেন যদি আপনি তার যুক্তিটুকু মেনে নেন এবং পরে বুঝিয়ে দেন কোথায় যুক্তিতে ভুল আছে তাহলে সেও আপনার মতকেই সমর্থন করবে আপনার মত অন্যদের উপর চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি শুধু তার মত নিয়েই কথা বলবেন সেও আপনার প্রতি আকৃষ্ট হতেই থাকবে নাম্বার থ্রি আগ্রহের বিষয়ে কথা বলেন দেখবেন একজন দোকানদার ক্রেতার আগ্রহকে বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী জিনিস ক্রেতাকে দেখান তেমনটি বক্তার আগ্রহের বিষয় নিয়ে যদি কথা বলেন দেখবেন সে অনর্গল কথা বলতে থাকবে তার পছন্দের বিষয়ে তার ভালো লাগার বিষয়ে কথা বলতে পেরে ধীরে ধীরে সেও আপনার প্রতি আকৃষ্ট হতে থাকবে সো এই ট্রিক্সটি ইউজ করেন নাম্বার ফোর প্রশংসা করুন প্রত্যেকটি মানুষের কিছু ভালো দিক আর কিছু মন্দ দিক থাকে আপনি সামনের মানুষটির ভালো দিকের প্রশংসা করেন জেনে রাখেন প্রতিটি মানুষই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে তবে মনে রাখতে হবে যে প্রশংসা করতে গিয়ে মিথ্যে বলে তাকে তাচ্ছিল্য করা যাবে না অপরের কোনো বিষয় আপনার অপছন্দ হতেই পারে সেক্ষেত্রে সেটা খুব জরুরি হলে বিষয়টি বুঝিয়ে বলতে হবে যে বিষয়টি ব্যক্তিগতভাবে আপনার পছন্দ না কিন্তু তার ক্ষেত্রে সেটা কৃতিত্বের বিষয় দেখবেন প্রশংসা শুনে সে আপনার প্রতি আগ্রহী হবে নাম্বার ফাইভ জানা বিষয় থেকে পরামর্শ নিন বাঙালি চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য হলো অযাচিত পরামর্শ দেয়া আপনি আগ বাড়িয়ে পরামর্শ না দিয়ে যদি তার জানা বিষয়টি সম্পর্কে তার কাছ থেকেই কিছু জেনে নেন তাহলে দেখবেন সে আগ্রহী হয়ে আপনাকে পরামর্শ দিচ্ছে যে যে বিষয়ে জানে বা ভালোবাসে সে সে বিষয়ে বলতে ও পরামর্শ দিতে খুবই ভালোবাসে অবস্থায় সামনের মানুষটির পরামর্শ নিন তাতে সে আপনার প্রতি আরও বেশি আগ্রহী হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সর্বদা ইতিবাচক থাকবেন সর্বদা মুখে হাসি রাখবেন আর ইতিবাচক মনোভাবের পরিচয় দেবেন প্রতিটি মানুষই সেই সব মানুষকে বেশি পছন্দ করে যারা ইতিবাচক মনোভাবের অধিকারী ঠিক উল্টোভাবে দেখবেন যারা সর্বদা নেগেটিভ কথা বলে বা হতাশা সঞ্চারিত করে তাদের কেউই পছন্দ করে না তাই নিজেকে পজিটিভ রাখবেন এবং অপরের মধ্যেও সেই মানসিকতা ছড়িয়ে দেবেন দেখবেন ম্যাজিকের মতোই আপনি সবার প্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে জানাতে পারেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতি শুক্রবারে নতুন ভিডিও আপলোড হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ